আমি রেকর্ডিং শুরু করে দিলাম আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসিও করা ঠিক আছে কিভাবে আমরা একটা ভিডিও এসিও করব সেই বিষয়ের উপরে স্যার আপনি এতদিন এতদিন যে করলাম ওটা কি চ্যানেল এসিও এতদিন আমরা চ্যানেল এসিও করলাম এখন আমরা ভিডিও এসিও করব তাহলে আপনি যে যে কাজগুলো করলেন এটা কোথায় থেকে পাইলেন কি সমস্যা এটা আমরা জানলাম না কোনগুলো স্যার এই আমি যে কিয়ার বাছাই করলেন আমি আপনি আমাকে দিলেন যে হ্যাঁ, হ্যাঁ। কিয়ার কোথা থেকে আনলেন ওই যে দেখাইলাম না কিওয়ার্ড জেনারেটর আজকে দেখাইবো স্যার আপনি যান আপনি আজকে আজকে আপনার সবকিছু আসবে আপনি যান মানে ওই করতে যে কিওয়ার্ড গুলো আপনি দিচ্ছেন তো আসলে কিভাবে বাই করতে হয় হ্যাঁ, হ্যাঁ আজকে আসবে আজকে আসবে স্যার আপনার এগুলো আসবে কিভাবে কিওয়ার্ড জেনারেট করবেন কিওয়ার্ডের করবেন কিওয়ার্ডের র্যাঙ্ক দেখবেন সবকিছু আজকে ইনশাআল্লাহ চ্যানেল এবং ভিডিওর কি একই সিস্টেম মানে কিওয়ার্ড না না চ্যানেলের চ্যানেলের গুলো একই সিস্টেম না চ্যানেলের গুলো এগুলো আপনার আগে থেকে রেডি করতে হয় আর আপনার ভিডিওগুলো সাথে সাথে ভিডিও আপলোডের সময় অথবা ভিডিও এডিটিং এর সময় করা যায় আচ্ছা আপনার চ্যানেলে ঢুকেন স্যার আমার চ্যানেল ঢুকবো হ্যাঁ আপনার চ্যানেলে ঢুকেন ওকে প্রচুর শীত পড়েছে এখানে তো এগুলো হচ্ছে স্যার ওই যে আপনাকে দিয়ে কাজ করাচ্ছি মানে সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে এই জন্যই বুঝতে পারছেন আপনার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে কাজ করাও হয়ে যাচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে এবং এগুলো আপনার মাথায় খুব বেশি থাকবে বুঝতে পারছেন স্যার আচ্ছা আপনি ভিডিও ওপেন করেন যে কোনো একটা ভিডিও ওপেন করেন ওকে আচ্ছা এখন এইটা মিউট করে রাখেন স্যার মিউট করে রাখেন পজ করে পজ করেন পজ করে বুঝছেন নি স্যার না না পজ করতে আপনার ওই যে ওখানে টু ডট আছে না বাম পাশে হ্যাঁ, ওই জায়গায় আবার ক্লিক করেন তখন পস হইব ওই যে দেখেন পস শব্দটা দেখাচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন পস মানে ভিডিওটা থেমে যাবে আর চলবে না ঠিক আছে হলো হলো এই তো P A U S pause না ও হ্যাঁ, বুঝছি বুঝছি পোজ লেখা আছে আমি মনে করছি যে থেমে যাও থেমে তা এই এই চলতেছে হ্যাঁ, আচ্ছা এখন আপনার ভিডিওটা পজ করে রাখেন মানে তামান এই যেখানে আছে ওখানে অফ করে রাখবেন ওই জন্য ওই জায়গাতে ক্লিক করেন হ্যাঁ, এইটার উপরে হ্যাঁ এখন ওই জায়গাতে আপনার এটা তামে থাকবো ওকে আচ্ছা এখন আমরা আসি দেখেন আপনার ভিডিওর অবস্থা দেখেন আপনার উপরের দিকে যান আপনি টিউব ওপেন করছেন আপনার দেখি নিচের দিকে আসেন আপনার বিডাইকিউ এক্সটেনশনটাও আছে এগুলো আপনার ওই ভিডিও দেখছি ভিডিও দেখে দেখে করছি এখন আমাদের কোনো ভিডিওকে এসিও e করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কি একটা টিউব বাইডি টিউব বাইডি সফটওয়্যারটাকে আপনার এক্সটেনশনটাকে অ্যাড করা আপনার পিসিতে আর দুই নম্বর হচ্ছে আপনার ভিডাইকিউ এক্সটেনশনটাকে পিসিতে অ্যাড করা ঠিক আছে এই দুইটা এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেটা আমার অন্য ভিডিওগুলোতে আছে আর স্যার তো পারেন জন্য আর এগুলো সামনে নিয়ে যাচ্ছি না যেগুলো ভিডিও দিয়ে দিলে হবে হ্যাঁ হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে কি আপনি দেখেন এই যে ভিডিওটা এসিও e করেছেন সেই এসিওর e আপনার টিউব পার্টিতে স্কোর আসছে কত ফিফটি আচ্ছা আমি এগুলা তো বুঝি নাই আমি হ্যাঁ হ্যাঁ আজকে হবে আজকে হবে আচ্ছা টিউব বাটিতে আপনার এসইউ স্কোর হইছে 50 আপনি নিচের দিকে আসেন এই যে এই যে টিউব টিউব বাটি না ওই যে ওই যে এসইউ স্কোর আছে এই যে এসইউ স্কোর একটা শব্দ আছে দেখেন এখানে 50 আছে আচ্ছা এখানে আপনি কার্সর রাখার কারণে কি কি দেখাচ্ছে দেখেন আপনার ট্যাগস হ্যাঁ ডেসক্রিপশন হ্যাঁ কত দিছে এখানে আচ্ছা, আচ্ছা। বিশে আঠারো বিশে আঠারো টাইটেল দশ আচ্ছা বিশে দশ ওকে আচ্ছা ট্যাক্স ইন টোয়েন্টির মধ্যে বিশের মধ্যে দশ আচ্ছা ট্যাক্স ইন বিশের মধ্যে মাত্র পাঁচ টোটাল ট্যাক্স এর মধ্যে পাইছেন বিশের মধ্যে পনেরো ওকে তারপরে হচ্ছে বিশের মধ্যে দশ না আঠারো এটা স্যার প্রথমটা প্রথমটা 10 20 না নিচেরটা নিচেরটা 10 হ্যাঁ আচ্ছা তারপরে আপনি নিচের দিকে আসেন স্যার হ্যাঁ আপনি নিচের দিকে আচ্ছা, আসেন আমি যা জানতে চাচ্ছি সেটা হলো এটা এটা যেমন টিউব কি এটা কি এটা এটা টিউব হ্যাঁ নিচের দিকে আসেন এখন স্ক্রল করে নিচের দিকে আসেন এই যে স্ক্রল টান দেন কি কি কোনটা এই তো নিচের দিকে আসেন স্যার পাবো আচ্ছা, আচ্ছা। আরো নিচে আসেন আরও নিচে আসেন এই যে আচ্ছা এখানে আপনার স্কোর রাখেন এই যে স্কোর আপনি বিডাই কিউ এক্সটেনশনের মধ্যে স্কোর রাখছে করছেন আপনি চুয়াল্লিশ পয়েন্ট নাইন হান্ড্রেডের মধ্যে আচ্ছা, আচ্ছা এখন হান্ড্রেডের মধ্যে দেখেন এখানে এই জায়গার মধ্যে আপনার কাটসরটা দইরা রাখেন উপরের উপরের উপরের বারে যান উপরের বারে যান আপনার যে টিপ বাডি এটা হচ্ছে টিপ বাডির ফিচার আর নিচেরটা হচ্ছে বিড আইকিউ ফিচার টিপ বাডি ওকে এই যে বিড আইকিউ দেয়া আছে দেখছেন আপনি বিড আইকিউ ইনস্টল করলে এখানে দেখায় বামে নিচের দিকে আসেন একশো মধ্যে নয় না এখানে নিচের দিকে ইয়ে। আসেন এইটা না এইটা না এটা না এইটা এইটা হ্যাঁ আচ্ছা এই যে চুয়াল্লিশ পয়েন্ট নয় আছে না তার উপরে আপনার কার্সরটা রাখেন জাস্ট কার্সরটা নিয়ে বসান আচ্ছা। ওকে এখন দেখেন আপনি যে টেক ব্যবহার করছেন তার মধ্যে ফাইভে তিন উঠাইছেন মানে ফাঁসের মধ্যে তিন স্কোর উঠাইছেন এখানে যে আপনি টেক ভলিউম দিছেন সেই ট্যাগ টেক ভলিউম আছে মোটামুটি স্ট্রং আছে ফাঁসের মধ্যে সাইড এটা খারাপ না মোটামুটি সিক্সটি পার্সেন্ট স্ট্রং আছে আচ্ছা এটা কিওয়ার্ড যে দিছেন এইটা মোটা টাইটেলের কিওয়ার্ডগুলো স্ট্রংই দিচ্ছেন ফাইভে ফাইভ পাইছেন তারপরে হচ্ছে এখানে এইটাও ফাইভে ফাইভ পাইছেন এইটাও আপনার ফাইভে ফাইভ পাইছেন আচ্ছা এখন এই স্কোরগুলো এই যে এই স্কোরগুলো দেখেন আপনার ফাইভে ফাইভ যে নিচের স্কোরগুলো আসছে এগুলো কী জন্য আসছে জানেন ওই যে আপনার চ্যানেলের ডিফল্টভাবে ভিডিওতে কিছু আমরা ডিফল্টভাবে কিছু টেক বসাইছিলাম যেগুলাতে আপনি আমি বলছিলাম যে এগুলো আপনি ডিফল্টভাবে বসাইতে পারবেন বা এগুলো আপনার ভিডিও আপলোড করার সময় আপনি দেখতে পারবেন ওই টেকগুলোর কারণে এই স্কোরটা আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে আপনি আপনার কারসরটা নেন ওই যে ছবি সহ একটা ছবি আছে না এই পাশেই ছবি এই ছবির উপরে কার্সারটা এখানে কিচ্ছু দেয় এই যে দেখেন এগুলো সবগুলো পড়েন creator suggestion the number of videos in the up text section that are from the creators channel indicates how how will the creator how well how will the creator optimization hmm. or the optimization for E refer okay okay নো প্রবলেম এগুলাতে আর প্রয়োজন নাই এগুলা সব বাদ দেন এখন আমাদের এখানের একটু নিচের দিকে আসেন আচ্ছা এখন দেখেন ওই যে নিচে বেশি নিচে চলে গেছেন একটু হালকা একটু উপরে ওই জায়গা ওই ওই জায়গাটাই রাখেন ওই জায়গাটাই রাখেন ওকে আচ্ছা দেখেন আপনি টাইটেল দিছেন আপনার টাইটেলটা সবুজ চিহ্ন দেওয়া আছে তার মানে ঠিক আছে ট্যাগ দিছে ট্যাগটা সবুজ চিহ্ন দেওয়া আছে তার মানে ঠিক আছে ডেসক্রিপশন দিছেন এই ডেসক্রিপশনটা শর্ট দিয়ে দিছেন বেশি খুব একদম অল্প দিয়ে দিছেন যেটা ঠিক নাই আচ্ছা কার্ড এড করছেন এটা টিক চিহ্ন দিছেন ঠিক আছে অ্যান্ড স্ক্রিন দিছেন এটাও ঠিক আছে হাই রেস তামলাইন দিছেন এটাও ঠিক আছে কিন্তু শেয়ার অন ফেসবুক আপনি আপনার এই ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করেননি যার কারণে এটা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে পাবলিক oh. দিছেন পাবলিক দিছেন হ্যাঁ পাবলিক দিছেন অটো হয়ে গেছে এখন বিষয়টা দেখেন আপনার এখানে ডেসক্রিপশন শর্ট এবং শেয়ার অন ফেসবুক এই দুইটা অপশনটাকে একটু ক্রস দেওয়ার কারণে আপনার এখানে স্কোরটা চলে আসছে একটু নিচের দিকে যদি এই দুইটা অপশনও যদি এইভাবে সবুজ থাকতো তাহলে আর একটু উপরের দিকে কি থাকতো স্কোরটা থাকতো ওকে এখন আমরা এই কাজগুলো এগুলো আপনার ভিডিওটা কি আচ্ছা, আসেন এখন নিচের দিকে আসেন ভিডিওর দিকে দিকে আসি আসার পরে দেখেন লার্ন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ঠিক আছে এখানে লার্ন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হবে না learn fluent fluent skill fluent English speaking হবে আচ্ছা স্পিকিং হবে কারণ হচ্ছে এটা আপনার আপনি কথা বলা শিখেন আচ্ছা যাই হোক এগুলা এখানে এটাতে আপনার গ্রামারলি এক্সটেনশন এই এটাতে অ্যাড করা আছে আছে আছে কিনা আচ্ছা আছে কিনা আমরা দেখে নিব এডিট ভিডিওতে ক্লিক করেন এডিট ভিডিওতে ক্লিক করেন এডিট ভিডিওতে এডিট ভিডিওতে ওই আপনার ভিডিও টাইটেলের নিচেই এখানে এডিট ভিডিও আছে কোনো প্রবলেম একটু স্লো হবে এটা নিয়ে মাথা কামানোর কিছু নাই হবে এডিট <laughs> ভিডিও ওকে এই যে শর্ট শর্ট ডেসক্রিপশন এটা এটা তো আমাদের বলেই learn to fluent speaking English okay আচ্ছা আমরা প্রথমে এখানে ক্লিক করব আমাদের টাইটেলের উপরে দেন টাইটেলে ক্লিক করেন গ্রামারলি এক্সট্রেকশন আছে মনে হচ্ছে আচ্ছা এখানে আবার বাংলায় লিখেন আমি বাংলায় লিখে দিচ্ছি আপনাকে একটু অপেক্ষা করেন গামালি এক্সটেনশন নাই তাহলে এটা এড করতে হবে আগে আপনাকে গ্রামার অ্যাকশন কোনটা অ্যাড করতে হবে বিআইডিআই আছে আপনাকে দিচ্ছি একটু অ্যাড করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের পেইড ব্যাচের ছাত্র সংখ্যা কয়জন সাতজন স্যার ওনারা আসেন কেন না আসলে তো কেমন হয় আচ্ছা এটা বসান আপনার টাইটেলে ফ্লুয়েন্টলি ইন ইংলিশ স্পিকিং করণে করণে করণে হবে ও oh, আচ্ছা আচ্ছা ওকে ওকে দিচ্ছি স্যার স্যার আমি খেয়াল করছি না এটা কোথায় দিব টাইটেলে হ্যাঁ টাইটেলে এই টাইটেলটা এটা থাক এইটা জায়গার থাক এটা আগের টাইটেলটা কাইটা দিছেন নি হ্যাঁ, তারপরে এখানে ওইভাবে কার্সর মারেন ওখানে আপনি এই হ্যাঁ, ওখানে নিয়ে কার্সর বসান লাস্টে নিয়ে কার্সর বসান ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করেন এখন কন্ট্রোল পেস্ট দেন কন্ট্রোল ভি মারেন কন্ট্রোল ভি ওই সিটিআরএল যেটা এটারে আমরা কন্ট্রোল বলি হ্যাঁ এখানে ওই ইংলিশ এবং বাংলার মধ্যে ওখানে একটা স্পেস দেন ওখানে কাটছো এই যে হয়েছে আচ্ছা আচ্ছা আমি আরো দিচ্ছি আচ্ছা টাইটেলের কাজটা এটা ব্র্যাকেট দেব না ব্র্যাকেট বাংলা ইংরেজি একখানা হয়ে গেল না না ব্র্যাকেট দেয়া লাগবে না বা comma fluently fluently English speaking তারপরে যে দিছি আপনাকে দেখেন করেন হ্যালো ওয়ালাইকুম সালাম কি ও ক্লাসও ম্যাথমেটিক্স দেওয়া আছে আর কি ওটা কি হুম আর ম্যাথমেটিক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা এটা কই দেব ওই টাইটেলেই দিবেন টাইটেলে আপনি 100টা ক্যারেক্টার লিখবেন এখানে হ্যাঁ ওকে এটা স্পেস দেন okay this is space okay তারপরে আর কয়টা ক্যারেক্টার লেখা যাবে একাত্তরটা ক্যারেক্টার হইছে এখন ওখানে এড দিয়া মানে এট দ্য রেট দিয়া আপনার নামটা লিখেন at the rate of এই যে এই যে এই যে ওখান থেকে নিয়ে নেন ওই যে ওইটা ওই যে ওখানে আপনার নাম আসছে এর উপরে ক্লিক করেন হয়ে গেছে ওকে ডান আর কিছু নাড়াচাড়া করা লাগবে না এই আচ্ছা ওকে এখন আপনি একটা নতুন ট্যাব ওপেন করেন আচ্ছা, এখন গুগলে সার্চ দেন গ্রামারলি জাস্ট গ্রামারলি আপনার ওই ট্যাবেই আগের ট্যাবের নিচের দিকে আসেন আগের ট্যাবে নিচের দিকে আসেন হ্যাঁ, নিচের দিকে আসেন একটু আর একটু নিচের দিকে আসেন আচ্ছা ওই ও ওই জায়গার মধ্যে রাইকা দিয়েন ওই যে আপনার এক নতুন যে ট্যাবটা ওপেন করছেন ওই ট্যাবে কি আসছে আমরা দেখি অনেক সময় গ্রামারলি এক্সটেনশনের বিষয়গুলো চেঞ্জ করে দেয় হ্যাঁ খুব স্লো হ্যাঁ নেটওয়ার্ক স্লো বলছিলাম যে আপনার স্কুলের রেজাল্ট কেমন এ প্লাস কদিন পাইছে এ প্লাস সতেরোটা এগুলা এবার যে প্লাস এ প্লাস দিল এগুলো তো আসলে মানের প্লাস না 91% রেজাল্ট না তো মানের তো নাই কিছু স্টুডেন্ট আবার আবার প্লাস পাওয়ার যাদের টার্গেট করছিলাম তার থেকে আমাদের আটজন মিস হয়ে গেছে ওদের জিএসসিতে একটু দুর্বল রেজাল্ট থাকায় প্রবলেমটা দেখা দিচ্ছে তামিল মিলাতে পরীক্ষা দিছে জন এ প্লাস <laughs> ওদের কথা বইলা লাভ নাই ওদের স্টুডেন্টদের আল্লাহ কি ধরনের মেধা দিয়ে আল্লাহ চলা কেউ পারতো না স্যার হ্যাঁ, এই জন্য তো ওই পেপার পত্রিকা দেখেই তো আমার মেয়েকে ওখানে দিছি তামিরুল মিল্লাতে ও আপনার মেয়ে তামিরুল মিল্লাতে হ্যাঁ ওই ক্লাসের সেকেন্ড গার্ড ও মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে আপনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি মাঝে মাঝে মাঝে মাঝে ম্যাডামরা ফোন দেয় যে আপনার মেয়েটা কি মাদ্রাসা ছাত্র ছিল না স্কুলের ছাত্র ছিল মানে ফাইভে ক্লাস সিক্স থেকে ভর্তি করেছে তো আচ্ছা। কেন ভাই স্কুলে বলে স্কুলে থাকলেও যে যথেষ্ট পরিমাণে মেধা আছে বলে এখন কত স্যার এড হয়ে গেছে আর এ নিয়ে ঝামেলা নাই এখন আপনি আপনার ওই ইউটিউবের এই করি এটা এটা এটা পিন আপ করে আচ্ছা সমস্যা নাই পিন আপ করে রাখা এখন আপনি আপনি ইউটিউবে চলে আসেন কেটে দিলাম অহন ডেসক্রিপশন লিখবেন এই যে এখানে লাল কালি দাগ আছে এটা ওই ওই লাল কালিটা অটোমেটিক্যালি হয়ে যাবে এটা সমস্যা নেই এটা দেখতে এইটা এখানে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন ওকে তার মানে নামটা চলে গেছে এখন আপনি আবার নতুন করে নাম লেখেন এখানে স্পেস দেননি এই জন্য আপনার নামের উপরে ক্লিক করলে হয়ে যাবে এটা আসবে এভাবে এটা যাবে না এটা যাবে না এভাবে থাক সমস্যা নেই আচ্ছা এখন আপনি আপনার ডেসক্রিপশনটা লিখেন <clears throat> পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশনটা লিখতে পারবেন হ্যাঁ বত্রিশ ক্যারেক্টার রয়েছে মাত্র তার মানে আপনি মিনিমাম পাঁচশো ক্যারেক্টারের কম লিখলে এখানে হবে না ঠিক আছে ওই যে হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে পাঁচশো ক্যারেক্টারের কম দিলে হবে না পাঁচশো ক্যারেক্টার দেওয়া লাগবে মিনিমাম এই যে এগুলা দিছি এগুলাই বাইরের বাইরের বাইরের এইগুলা কাজই হ্যাঁ আপনাকে যদি বায়ারে আপনি যদি বায়ারের যদি ভিডিও এসিওর যদি কাজ নিয়ে আসেন তাহলে এগুলোই তো বায়ারের কাজ বায়ারকেও এইভাবে কাজ করে দেওয়া লাগবে এখন বায়ারকে আচ্ছা, দেওয়ার আচ্ছা। জন্য তো বায়ারের ভাষা ল্যাঙ্গুয়েজ তো আর আপনি জানেন না মনে করেন স্প্যানিশ একটা বায়ার বলল তাকে কাজ করে দেওয়ার জন্য এখন আপনি স্প্যানিশ এবং সে বললো আমাকে ডেসক্রিপশন টাইটেল টেক সবগুলোই আমাকে স্প্যানিশ ভাষায় দেওয়া লাগবে এখন আপনি কি করবেন গুগল ট্রান্সলেট এই তো আপনি ইংলিশ লিখবেন লিখে এগুলোকে ট্রান্সলেট এখন দেন স্যার এখানে লেখেন আপনি ইংলিশে লেখেন সবগুলা এই ভিডিও সম্পর্কে কেটে হ্যাঁ এই এটা কেটে এটা এটা একটা এই লাইন কাইটা আপনি নতুন ভিডিও সম্পর্কে তো একটা ডেসক্রিপশন লেখেন মিনিমাম 500 ক্যারেক্টারের মধ্যে আমি দেখতেছি আপনি লেখেন এখন লিখতে পারবো ওটা তো লিখতে পারবো না হ্যাঁ লিখতে পারবো না তো কি লিখবো প্রথমে দেন সালাম দেন আসসালামু আলাইকুম বাংলাতে আপনি লিখে দিলাম ইংলিশে লেখেন আচ্ছা, M U L A U M আসসালামু আলাইকুম হইছে বাংলাটাই হইছে আসসালামু A L A I A L A I K U M L A Y L A Y দিছি না এল এ আই এটা বুলটো বুলটো ধরা পড়ছে না আচ্ছা আসসালামু আলাইকুম তারপরে এন্টার দেন এন্টার দেব হুম oh, তো লেখেন thank you for watching my video and visiting my channel is uh, and thank you for watching ওটা এখানে বাংলা বাংলা দিলাম না যে না না আসবে বাংলা দিবা হবে দেওয়া হবে আপনি এটুকুলো আগে লেখেন কিন্তু for watching watching my video কারণ বারান্দাতে বোল্ড তো দেখা দেখা যাচ্ছে না না ভাই দেখা যাচ্ছে না তো হ্যাঁ thank you for watching my video দাঁড়ি and visit and my ভুল হইলে সমস্যা নাই লিখতে থাকেন ভুল এমনিতেই সংশোধন হবে okay full stop full stop I am very appreciate for visiting my channel I am appreciate P I A T appreciate কি please আচ্ছা um, সমস্যা নাই তার প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছেন এখন আপনি যে আমি অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে আমি খুবই মানে আনন্দিত হয়েছি এটা তো হচ্ছে আপনার ইংলিশ ফ্লুয়েন্টলি ভিডিও হ্যাঁ English Okay this is a English fluently speaking purpose video This is a English E N G L I S S. Fluent English fluent L U E N G. English. এই লাল কালি আসে কে? এই যে ক্যাপিটাল দিয়েছেন না এই জন্য আচ্ছা এগুলো English সংশোধন হবে fluent. স্যার Fluent. This is a English fluently speaking video. Fluently. হুম fluently. এখানে নাউন হবে। E L O. adjective হবে। Fluently. This is a English fluently speaking video. By speaking video. Speaking S P E A K I N D speaking video. হুম. D O. Okay full stop তারপরে I want to try sir এগুলো তাক এগুলো এভাবে তাক ঠিক হবে স্যার আচ্ছা তারপরে I want to try I want to try sorry sorry sorry sorry I want to try হবে না I was try I was try was মানে আমি চেষ্টা করেছি ঠিক আছে I was. I was try how to fluently English how to fluently english speaking Fluently speaking Mm, English speaking speaking very easily and smartly. very easily and smartly. Very easily and smartly. And smartly. মোট তো আর মানে একশো তিরিশ ইমার্জেন্সি কিচ্ছু নাই আধা ঘন্টা বইলে তো সমস্যা নাই আচ্ছা ওকে স্যার তারপরে দিবেন I hope I hope if you watch this video if you watch the PC is you watch this video. Hmm. First to last. If you watch this video, first to last. First to last. L A L S T. Hmm. If you watch this video, first to last, I think you will. I think I think you will use speaking in English use speaking in English any other person use use uh, speaking use speaking, speaking in English eh, in, English any other person any out of our mother's language? The person. The person. Out of our mother's language. Person out of out of other. Out of our mother's language. Out of our. মানে আমাদের মাতৃভাষার বাইরে যে কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারবেন এটাই আর এই পর্যন্তই তাক এখন দিয়ে দেন thank you just thank you দিয়ে দেন থ্যাংক ইউ এখন ওই ডেসক্রিপশনটা আপনি কপি করেন প্রথমে এটারে সিলেক্ট করেন কন্ট্রোল এ দেন কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দেন আপনি কিবোর্ড ছাড়া বেশি control A control C control A দিয়েতে টোটালটা সিলেক্ট হয়নি কন্ট্রোল এ হ্যাঁ তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল সি এখন আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন গুগল ট্রান্সলেট হ্যাঁ গুগল ট্রান্সলেট এখানে যাবেন না না এইদিকে প্রয়োজন ওখানে আপনি করেন আচ্ছা দেন সমস্যা নেই ওইখানে তো হলো না আচ্ছা এখন দাদা দাদাজি আপনাকে অনেক দর্শে এটা ক্রস হ্যাঁ। দেন উপরে ক্রস চিহ্ন দেন এই যে উপরে একটা যে আসছে এটা ক্রস চিহ্ন দেন সবগুলা গেল কিনি আবার পেস্ট দেন সমস্যা নাই আপনি এটাতে এখানে না ওই যে টেক এ কুইক ট্যুরস ওটাতে ক্লিক করেন আচ্ছা এখন ক্রস দিয়ে দেন আচ্ছা, আচ্ছা এখন আসেন আপনি যে অ্যাপ্রিশিয়েট হ্যাঁ visiting okay oh fine in English কি বুঝলেন স্যার ভেরি ফাইন হ্যাঁ ইজিলি Okay. ওই যে লাল দাগটা যতক্ষণ যাবে না ততক্ষণ পর্যন্ত ঠিক হয়নি ওকে হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন বিষয়টা ওই আবার ইংলিশটা কপি করেন এখন আপনি সিলেক্ট করেন প্রথমে আচ্ছা, আসসালামু আলাইকুম এখানে কমা দিতে হবে না না এটা কমা দিতে হবে না কমা না কমা না দিলে এটা সে ভুল দেখাইতো এখানে কোনো ভুল হইলে ভুলটা সে দেখাই দিত আমাদের এখানে সে আমাদের কি কি কাজ করছে সে আমাদের গ্রামাটিক্যালি ঠিক আচ্ছা। করে দিছে বানান ঠিক করে দিছে আমাদের পাঞ্চুয়েশন ঠিক করে দিছে বুঝতে পারছেন 372 হইছে হ্যাঁ, এটা কপি করেন এটা কপি করেন এটাকে সিলেক্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেই হয় স্যার আচ্ছা কপি তারপরে আপনার চ্যানেলে যান ওখানে পেস্ট মারিয়ে দেন জাস্ট পেস্ট কন্ট্রোল ভি দিয়ে দেন অথবা হ্যাঁ ওকে ওই আপনার oh. আগে আগেরটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনি আবার যেখানে ট্রান্সলেট করছেন ওই জায়গার মধ্যে যান <clears throat> ওই বাংলাগুলা কপি করেন বাহ এই আচ্ছা এখন আপনার চ্যানেলে আসেন নিচে ওখানে এন্টার দিয়া মার্চ পরে এটা এন্টার দিয়া আপনি নিচে বসাই দেন ওকে ঠিক আছে স্যার আচ্ছা এখন আপনি তামলাইন দিয়েছেন তামলাইনটা ঠিক আছে দেয়া ঠিক আছে কিন্তু তামলাইনটা আপনি এসিও করে দিছেন না এটা আরেকটা ক্লাসে শিখাইব নেক্সট ক্লাসে থাকবে আচ্ছা নিচের দিকে আসেন আচ্ছা তিনটা আসলো ভিডিও না এটা একই ভিডিওতে আপনি যদি ভিডিও থেকে কোনো অপশনটাকে থাম্বনেইল হিসাবে নিতে চান ওখান থেকে একটা সিলেক্ট করে দিবেন দিয়ে দ্যাটস ইট আচ্ছা তারপরে আসেন প্লেলিস্ট প্লেলিস্ট হ্যাঁ প্লেলিস্ট এই যে নিচে দেখেন কোনো প্লেলিস্ট ক্রিয়েট করেননি একটা প্লেলিস্ট ক্রিয়েট করেন কি দিবেন প্লেলিস্ট টাইটেল দেন বুঝতেছি না তো কি দিব আচ্ছা দেন আপাতত মনে করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি ম্যাথমেটিক্স এটা তো দিবেন এই জন্য এখন দিয়ে দেন আপাতত English language fluent English fluent English হ্যাঁ fluent English fluent speaking. Fluent English speaking okay নিচের দিকে আসেন পাবলিক আছে ওকে আর এখানে কিছু করা লাগবে না ক্রিয়েট ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট oh, ওকে তাই ওকে ডান ডান ডান এখন আপনার এই ভিডিওটা এই এই প্লেলিস্টে আছে আচ্ছা তারপরে it's not made for kid ঠিক আছে নিচের দিকে আসেন আচ্ছা এখান থেকে ওইগুলা সবগুলা কপি করেন ওই যে উপরে একটা গড় দেখেন না এভাবে কপি লাগতো না এই গড়ে ক্লিক করেন হ্যাঁ কপি অল ক্লিক করেন ওকে উপরের দিকে আসেন উপরের দিকে যান স্ক্রল করে উপরের দিকে যান ডেসক্রিপশনের নিচে ক্লিক করেন ডেসক্রিপশনে ওখানে এন্টার দিয়ে ওগুলা পেস্ট করে দেন হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তারপরে নিচের দিকে আসেন আচ্ছা এখন ওই যে ক্রস চিহ্নতে ক্লিক করেন ওকে আপনি উপরের দিকে যান আবার আপনি উপরের দিকে যান একবারে টাইটেলে যান ওই টাইটেল টাইটেলে লার্ন ফ্লুয়েন্টলি ইংলিশ এই শব্দটা আপনি কপি করেন ওকে কপি করেন নিচের দিকে আসেন শব্দের ও যে আমরা ট্যাগ যে অপশনটা আসিল দেখেন নিচের দিকে আরো উপরের দিকে আসেন আরো উপরের দিকে এই এই যে এই যে এই যে এই এই জায়গায় এখানে পেস্ট করে দেন ওকে আচ্ছা ওকে তারপর একটু নিচে আসেন বেশি নিচে না হালকা নিচে ওই যে ওই ওখানে পাঁচটা অপশন দেখছেন এখানে দেখেন একটা আছে কিওয়ার্ড ইন্সপেক্টর কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে পাঁচটা সব অপশন আছে 1 2 3 তিন নাম্বারটা তিন নাম্বারটা তিন নাম্বারটা তিন নাম্বারটা তিন নাম্বার তো আমি পাচ্ছি এক দুই তিন এটা হ্যাঁ এটা এটা কিওয়ার্ড কিওয়ার্ড ইন্সপেক্টর এটাতে ক্লিক করবেন করলাম ওকে ওই যে সার্চ বার আছে সার্চ বারে কার্সর রাখেন কার্সর রেখে আবার কন্ট্রোল ভি দেন সার্চ বার নিচেরটা সার্চ বার নিচেরটা নিচেরটা এর নিচে এর নিচেরটা এই যে এইটার নাম হচ্ছে সার্চ বার হ্যাঁ কন্ট্রোল ভি মানে আচ্ছা ওকে সার্চ দেন সার্চ ওকে এখন দেখেন আপনি ওই যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করলাম আমি আপনি আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন না যে আপনি কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করছিলেন হ্যাঁ এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা সিস্টেম ওকে তাইলে আপনার লার্ন ফ্লুয়েন্টলি স্পিকিং এইটা হচ্ছে ভেরি হাই একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কত হাই একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডটা দিলে আপনার ভিডিওটা র্যাঙ্কের সাতাইশ নাম্বারে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমার পেজে মানে ইংলিশ ফ্লুয়েন্টলি স্পিকিংয়ের যত ধরনের কিওয়ার্ড আছে সব ধরনের কিওয়ার্ডের মধ্য থেকে লার্ন ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং এই কিওয়ার্ডটার অবস্থান হচ্ছে সাতাইশ নাম্বার সাতাইশ নাম্বার বলতে ফাদার নাম্বার পেজ না না না মানে সিরিয়াল সাতাইশ এক থেকে শুরু করে সাতাইশ নাম্বার সিরিয়ালে সে আছে কথা বুঝতে পারছেন আচ্ছা তাইলে এখানে প্লাসে ক্লিক করলে অটোমেটিকলি এই কিওয়ার্ডটা আপনার ওই জায়গার মধ্যে গিয়ে সেট হয়ে যাব ট্যাগ হিসাবে ওকে প্লাস ওকে তারপরে নিচেরগুলো দেন লার্ন ইংলিশ লার্ন ইংলিশটা 43 এটা দেখা লাগবে না আপনি খালি প্লাসে ক্লিক করেন oh। তারপরে নিচের দিকে আসেন সাজেস্ট কিওয়ার্ড স্পিকিং ইংলিশ এগুলো হ্যাঁ ওকে এখন আপনি ক্রস দিয়ে ক্রস দেন আপনি উপরে একদম ডান কোনায় ক্রস আছে ডান কোনায় উপরে ডান পাশে উপরে ডান কোনায় ক্রস দেখেন কিওয়ার্ডগুলো এখানে আসছে না হ্যাঁ fluent learn fluent English speaker English speaker speaking হওয়ার যাই হোক আচ্ছা যাই হোক যেভাবেই আছে সেভাবে আসছে যাক তারপরে হচ্ছে আপনি আবার স্ক্রল করে একদম টাইটেলে যান আপনার ওই বাংলার এই অপশনটা কপি করেন করেন পর্যন্ত এগুলো একটা কিওয়ার্ড হ্যাঁ এগুলো কিওয়ার্ড প্রত্যেকটা একটা কিওয়ার্ড হ্যাঁ আচ্ছা, আচ্ছা। নিচের দিকে আসেন এখন ওই কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করেন ওহ সহজ বুদ্ধি হ্যাঁ, দেন হ্যাঁ সার্চ দেন পেস্ট দেন সার্চ দেন ওই যে আপনি স্যার এইভাবে যে আপনি বলছিলেন না যে ভিডিও দেখে পারি না মানে আসলে মূল বিষয়টা হচ্ছে ওই যে কেউ আপনাকে হাতে দেখায় নিত এটাই একটাই আছে আর নাই এটাই প্লাস দিয়ে দেন এটা একটা আছে আর নাই প্লাস ল এটা ল ল হইলেও সমস্যা নাই আমাদের সার্চিং থেকে নিয়ে আসলে ল হইলেও আমাদের স্কোর আসবে ওকে এখন আসেন আপনার না না না এগুলা না এগুলা না এগুলা না আপনি যে আপনি কি দিবেন আপনি যে রিলেটেড ভিডিও দিবেন সেই রিলেটেড ট্যাগ দিবেন হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন এখন আপনি দিচ্ছেন আপনি দেন ওখান থেকে লেখেন English learn English speaking learn এখান লেখেন হ্যাঁ আচ্ছা লেখেন লেখেন একটু আরেকটু লেখেন লার্ন ইংলিশ স্পিকিং এই যে এই নিচে আছে হ্যাঁ এটাতে ক্লিক করেন ওকে আচ্ছা এখন টিউববারটিতে এটা আসে নাই অনেক আচ্ছা এটা আপডেট হওয়ার হয় নাই এখনো আচ্ছা তারপরে দেন how to learn English speaking এই যে how to learn English speaking ওখান থেকে দিয়ে দিন ওই যে নিচে দেওয়া আছে সার্চ বারের দিকে খেয়াল রাখবেন স্যার আচ্ছা, হ্যাঁ সার্চ বার থেকে দিবেন তো সার্চ বার থেকে দিলে প্রপারলি পাবেন ওখান থেকে এইভাবে দেন কয়েকটা কিওয়ার্ড নিজের মাথায় নিয়ে আসেন দেন আর আমি বাংলা কয়েকটা কিওয়ার্ড আপনাকে দিচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে স্যার এখানে কারেক্টার কয়টা হয়েছে দুইশো একষট্টিটা এখন আমি যেগুলো মেসেঞ্জারে দিছি ওগুলো কপি করে আনিয়ে পেস্ট করে দেন কেসার কতটা কারেক্টার হইল আচ্ছা তিনশো উনআশি এখানে আপনি সর্বোচ্চ পাঁচশোটা ক্যারেক্টারের টেক দিতে পারবেন নিচের দিকে হ্যাঁ? এইভাবে এইভাবে এইভাবে আর কোনো ওয়ে নাই আচ্ছা আরেকটা সিস্টেম আছে আপনি ট্যাব প্লাসে ক্লিক করেন আপনার একটা নতুন ট্যাব নেন এখানে ক্লিক করেন YouTube hashtag generator hashtag YouTube YouTube tag generator বা YouTube tag generator YouTube tag generator YouTube T U B E YouTube tag জি স্যার হ্যাশট্যাগ না না না ইউটিউব ট্যাগ জেনারেটর এই যে আসছে জেনারেটর হুম আপনি এটা রাইট বাটনে ক্লিক করে একটা ট্যাবে ওপেন করেন নিচেরটা রাইট বাটনে ক্লিক করে একটা ট্যাবে ওপেন করেন আচ্ছা ওখানে সার্চ বারে ক্লিক করেন সার্চ বারে ক্লিক করেন ইংলিশ স্পিকিং বা how to How to learn English speaking how to learn English speaking to learn how to learn English speaking English. Written again. আসতেছে না কেন net problem case how to learn কি ওই জেনারেট থেকে ক্লিক করেন হ্যাঁ এই যে এখান থেকে আছে copy to policy copy to clipboard এখান থেকে বোর্ড আগে সিলেক্ট করতে হবে এগুলো স্যার ওগুলোর হ্যাঁ। উপরে একটা একটা করে আপনি পছন্দ দেখে একটা দুইটা করে কপি করেন যা করেন ক্লিক করেন ওগুলোর উপরে ও সরি সরি সরি কাটটা যায় না তাহলে কপি টু ক্লিপবোর্ড দেন কপি টু ক্লিপবোর্ড হ্যাঁ কপি টু ক্লিপবোর্ড সব ক্লিয়ার হয়ে যাবে সব সব কপি হয়ে গেছে হ্যাঁ কপি এখন যান আপনার এইটাতে ইউটিউব হুম রাত্র একটু বেশি হওয়ার সাথে সাথেই নেটওয়ার্ক স্লো হয়ে যায় এখানে পেস্ট দিয়ে দেন আচ্ছা দেখছেন এখন বেশি হয়ে গেছে তাইলে নিচ থেকে কাটেন এটাতে ক্লিক করেন হ্যাঁ তারপরে এটাতে ক্লিক করেন আপনার পাঁচশো ক্যারেক্টারের বেশি হয়ে গেলে আবার হবে না ঠিক আছে 500 এর মধ্যে থাকা লাগবে 500 এর মধ্যে থেকে থাকা লাগবে আমি হ্যাশট্যাগ জেনারেট কিওয়ার্ড জেনারেট করার সিস্টেমটা আমি শিখাইলাম এখান থেকে বুঝছেন না এখন একটা কাটতে হইব ওকে আচ্ছা এখন ওগুলো আবার কপি করেন উপরে গিয়ে ওই বোর্ডতে হ্যাঁ ওটাতে কপি দেন উপরের দিকে ডেসক্রিপশনে যান ওই ডেসক্রিপশনে একদম নিচে যে কোনো একটা জায়গায় এখানে পেস্ট দিয়ে দেন ওকে নিচের দিকে আসেন তাইলে নিচের দিকে আরো আসেন আসেন আসেন আসেন নিচের দিকে কোনো ঝামেলা নাই না আপনি আসেন নিচের দিকে আসেন এগুলো কাজ করতে পারে না না এখানে দেখতেছি ওই যে অল কমেন্টসে ক্লিক করেন এখানে অল কমেন্টস অল কমেন্টস উপরে অল কমেন্টস এই যে অল কমেন্টস আচ্ছা স্যার গতদিন কি সায়েন্স এন্ড টেকনোলজি দিছিলেন চ্যানেল না এডুকেশন দিছিলাম আমরা এটাতে এটাতে কি করেন সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছে আমরা এডুকেশন দেন না সায়েন্স এন্ড টেকনোলজি আমি দিছিলাম ভিডিও দেখে দেখি ও আচ্ছা তাইলে ওই যে অল কমেন্টসে ক্লিক করেন অল কমেন্টস এগুলা কিছু লাগবে না এগুলা কিছু লাগবে না মানে অল কমান্ড বলতে সব কমান্ডই সব কমান্ড মানে অনুমোদিত নাকি হ্যাঁ অনুমোদিত প্রথমে অল কমেন্টস দিবেন না হয় র‍্যাঙ্ক করবে না ওকে ওই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আরেকটু নিচের দিকে আসেন কিছু আছে কিনা দেখি আর যাচ্ছে নাকি আচ্ছা তার নাই আর নাই সেভ দেন সেভ দেন উপরের কোনায় সেভ আছে উপরের কোনায় সেভ আছে হ্যাঁ আমাদের এসইও সেভ হয়ে গেল এর নাম এসইও না ভিডিও এর নাম ভিডিও এসইও ভিডিও এসইও এটা না ভিডিও এসইও এই ভিডিওগুলো কি বায়ার দিয়ে দেয় হ্যাঁ ভিডিওগুলো কি বায়ার দিয়ে বায়ার দিয়ে দেয় সে তো আপলোড করে দিয়ে দিব আপনাকে হ্যাঁ তো আপনার তো কিছু করার ভিডিও জল বানানো সম্ভব না তাই না ভিডিও ভিডিও তো আর আপনার পক্ষে বানানো সম্ভব না ভিডিও সে দিয়ে দিব আপনাকে বলবো আপনি এটাকে এসইও করে দেন আপনি এইগুলো কাজ e করার দাম e করার ই কত সর্বনিম্ন বা সর্বোচ্চ 5 ডলার আমি 5 ডলার নেই একটা ভিডিওর জন্য আচ্ছা স্যার এখন আপনি ভিডিওটা ওপেন করেন এখন ভিডিও ওপেন করব আপনার চ্যানেলে যান চ্যানেলে গিয়ে ওপেন করতে হবে আপনি আপনার নামের উপরে ক্লিক করেন এই যে আপনার ডানে উপরে ছবি আছে না ছবির উপরে ক্লিক করেন একটু কুইক করেন স্যার আমার একটু হ্যাঁ না তারা বলতে কি খেলা সেনেগালে একটা গোল দিছে সেকেন্ড হাফের খেলাটা দেখি আজকের ক্লাসের টপিক শেষ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ভিডিও আপলোডের সময় কিভাবে এসিও e করতে হয় সেটা একদম যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিভাবে এসিও e করব সেই অপশনটা আমরা আমাদের নেক্সট ক্লাস জি কথা বুঝতে পারিনি আমরা যখন ভিডিও আপলোড করব না এটা তো দেখাইলাম আপলোড হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করার পরে কিভাবে এসিও করব আর আমরা যখন ভিডিও আপলোড করব তখন কিভাবে এসিও করব সেটা আমরা দেখব আচ্ছা আপনি নিচের দিকে আসেন এসিও কয়বার করতে হয় এসিও দুই ধরনের করা যায় এক ধরনের হচ্ছে ভিডিও আপলোড করার পরে ভিডিও এসিও করা যায় আরেক ধরনের এসিও হচ্ছে আপনি ভিডিওটা যখন আপলোড করবেন তখন সাথে সাথে এসিও করা যায় এবং ভিডিও আপলোডের সময়কার এসিওটা e একটু স্ট্রং হয় তাহলে আপনার এসিওর e স্কোর বাড়ছে মাত্র ফোরটি সিক্স পার্সেন্ট আচ্ছা এখন আপনি কি করবেন সে ওই যে আপনার চুয়াল্লিশ থেকে দুই বাড়ছে দুই বাড়ছে আচ্ছা সমস্যা নাই আপনি ওই টিউব বার্ডিতে যান তো টিউব বার্ডির কি অবস্থা দেখি আমাদের টিউব বার্ডিরও কি অবস্থা দেখি টিউব বার্ডিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট চলে আসছি হ্যাঁ। দেখতে পাচ্ছেন তার মানে আমরা এসিও হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কিন্তু আমাদের এসিওর e মধ্যে যে টেকগুলো ইউজ করছিলাম সেই টেকগুলোর কিছু র্যাঙ্ক কম আর কিছু হচ্ছে আমাদের ভিডিওর কারণে হয় না বুঝতে পারছেন অনেক সময় ভিডিওর কোয়ালিটির উপরে মেনটেন করিয়া এসিও স্কোর e বেশি তোলা যায় না আমরা যখন হ্যাঁ। ওখানে স্কোর দেখবো একশো পার্সেন্ট তখন আমরা বুঝবো যে আমাদের কাজ ঠিক আছে আচ্ছা একটু নিচে এই একশো পার্সেন্ট দিলে আমি বলবো আমরা যেটুকু করছি এটা ঠিক আছে আমরা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের দেখেন এখানে সব কিছু পার্সেন্ট বিশে সব বিশে বিশ স্কোর হয়েছে দেখেন আপনি একশোর না এখানে না একশোর উপরে ক্লিক করেন এইগুলা না একশোর উপরে এখানে রাখেন এই যে দেখেন সব একশো বিশে বিশ দেখতে পাচ্ছেন আচ্ছা। সবগুলা বিশে বিশ ক্রিয়েটর সাজেস্টেড এগুলো দেখালো না এখানে দেখাবে না এই যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সবগুলোতে আমাদের বিশে বিশ আছে আচ্ছা, আচ্ছা। নিচের দিকে আসেন একটু আচ্ছা ভিউজ ভিউজ যে 51 এটা আমি তো কয়েকবার দেখি ভিডিওটা 51 ভিউজ হইছে আমি যে নিজে দেখি সেটা কি ভিউজ হবে এই তো এখন তো এসইও করে দিচ্ছি আরো ভিউ বাড়বে আশা করি আচ্ছা স্যার তো ইউটিউবের তো ক্লাস দুই তিনটা তিনটার উপরে এখনো ক্লাস আচ্ছা। আসেন নিচের দিকে আসেন পেইন্ট ফেসবুক ফেসবুক এগুলো এগুলো ক্রস নিচের দিকে নিচের দিকে আসেন নিচের দিকে আসেন স্যার এখনো রয়েছে আমাদের কাজ আরো নিচের দিকে আসেন ও আচ্ছা ওই যে উপরের দিকে আমাদের বিডাই কিউর কোথায় দেখাইছে এটা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা।, আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনার ভিডিওর ভিডিওর উপরে আবার ক্লিক করেন আপনি আমি দেখাই আপনাকে ওই যে ভিডিও এডিটিং এর উপরে ক্লিক করেন হ্যাঁ ভিডিও এডিটিং এর উপরে ক্লিক করেন ক্লাস করেছেন ওকে স্যার ওই ডান দিকে ওই যে ওই যে একটা আপনার আপনার চ্যানেলের এটা হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক ওই একটা গড়ের মধ্যে দেওয়া আছে ওইটাতে ক্লিক করে আপনার চ্যানেল লিঙ্কটা কপি করেন গড় যে দেওয়া আছে ডান পাশে ডান পাশে লিঙ্কের ডান পাশে এইটা না এটা না আপনার স্যার ওই যে আপনার না না নিচের দিকে আসেন আপনি নিচের দিকে আসেন এই যে আপনার ডান দিকে দেখেন ডান দিকে যে ভিডিওর যে ভিডিওটা দেখতে পাচ্ছি আমরা তার নিচে এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এখন আপনার ফেসবুক ওপেন করেন হ্যাঁ, হ্যাঁ। থেকে এইভাবে না আচ্ছা আপনি আবার ওই যান এইভাবে না আপনাকে একবার ইজিলি আপনি ওখান থেকে সরাসরি কিভাবে পোস্ট করবেন আপনি একটু নিচের দিকে আসেন একটু নিচের দিকে আসেন কই গেলেন হ্যাঁ, নিচের দিকে আসেন ওখানে দেখেন শেয়ার শেয়ার সোশ্যাল মিডিয়া আছে না বা ফেসবুক এগুলো আছে নাকি ডান পাশে দেখবেন আপনি ডান দিকে দেখবেন ডান দিকে দেখবেন ডান দিকে বাম দিকে না স্যার আর একটু উপরের দিকে যান ধীরে ধীরে উপরের দিকে যান তো আমি দেখি একটু ধীরে ধীরে যান শেয়ার সোশ্যাল মিডিয়া আর একটু ধীরে ধীরে ধীরে ধীরে উপরের দিকে যান ওকে উপরে উঠেন হ্যাঁ, উপরের দিকে যান অ্যান্ড স্ক্রিন সাবস্ক্রাইব না নাই ওকে স্যার কপি করছেন আপনি ফেসবুক ওপেন করেন ফেসবুক ওপেন করে আপনার লিঙ্কটা পোস্ট করে দেন শেষ আপনার আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত এখানে একটা পোস্ট করবেন হ্যাঁ, আর কিছু যদি আপনি লেখেন ডেসক্রিপশন সেগুলো লিখবেন ওয়েট করেন আপনার ডাউনলোডটা হোক মানে লোডটা হোক ওকে পোস্ট পোস্টে ক্লিক করেন এখানে যদি কেউ দেখে এটা এটা কি ওখানে এই ভিডিও ওখানে যাবে ও তো আপনি ক্লিক করেন না আপনার ভিডিওতে আপনি চলে যাবেন লাইক দিব লাইক দেন লাইক দেওয়ার পরে আপনি ওইটাতে ক্লিক করেন ক্লিক করে আপনি চলে যাবেন এইটা এইটা হ্যাঁ এইটা এখানে ক্লিক করবেন কেন আপনি নিচেই ক্লিক করলে আপনি আপনার ভিডিওতে চলে আসবেন ওই নিচে এই যে এই যে এই যে এই জায়গাতে ক্লিক করেন আপনার ইউআরএল এ ক্লিক করলে হবে এখানেও ক্লিক করলে হবে আসছেন আপনার ভিডিওতে না যদি কেউ এবার দেখে হ্যাঁ এবার দেখলে কি টাইম শুরু আমার তো ভিডিওগুলো দেখেই তো মানুষ ওই জায়গা থেকে ওয়াচ টাইম হবে সব সাবস্ক্রাইব হবে ভিউ হবে সব কিছু হবে আপনার স্টুডেন্টরা আছে না ওনাদের বলবে না তোমরা আমার চ্যানেল oh. তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো এগুলা কি ব্লগ দি ব্লগ দিব না এলাও দিবে যে allow allow allow allow allow অবশ্যই এলাও ওকে স্যার আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম স্যার জি